নমস্কার আপনারা দেখছেন মৎস্য অবতার hundred dot ten YouTube channel প্রিয় দর্শকবৃন্দ মৎস্য অবতার হান্ড্রেড ডট টেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা কেমন আছেন সবাই আশা করি পরম বিজ্ঞানী পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপায় সকলে কুশলেই আছেন আবারও চলে এলাম প্রক্ষিপ্তবাদীদের প্রতিবাদ এই নতুন সিরিজের ভিডিও নিয়ে আজকের এই সিরিজের প্রথম পর্বে থাকছে ভগবদ্গীতায় প্রক্ষিপ্তবাদ নিবারণ ভিডিওটি স্কিপ না করে তাই সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটির ডান দিকে একটু নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ সেই সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনে চেপে নতুন নতুন চমৎকার সব ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্টে জানাতে পারেন আপনাদের একটি কমেন্টও আমাকে সনাতন ধর্ম বিষয়ে এই ধরনের ভিডিও বানাতে অনেক অনুপ্রাণিত করে আর বেশি বেশি লাইক শেয়ার করে ভিডিওটি প্রচার করে দিন তাহলে আর কথা নয় শুরু করা যাক আজকের এই নতুন পর্বের ভিডিওটি মৎস্য অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার প্রিয় দর্শকবৃন্দ আপনারা আজকাল কতিপয় অপপ্রচারকারী ধূর্তগণকে এই কথা বলতে শুনে থাকবেন যে বিশ্বজুড়ে ব্যাপকভাবে সমাদৃত ও প্রচারিত সাতশো শ্লোকযুক্ত সপ্তশতী ভগবত গীতা সেই গীতা নাকি প্রকৃত গীতা নয় উহা নাকি প্রক্ষিপ্ত প্রকৃত গীতা নাকি মূলত সত্তরটি শ্লোকযুক্ত যাতে উক্ত অপপ্রচারকারীগণ অর্থাৎ সত্তরটি শ্লোকযুক্ত গীতাকেই ওনারা প্রাচীন গীতা নাম দিয়ে প্রচার করছেন আর সত্তরটি বাদে যে বাকি শ্লোক থাকছে অর্থাৎ ছয়শো তিরিশটি সেই ছয়শো তিরিশটি শ্লোক নাকি প্রক্ষিপ্ত তাদের তথ্যমতে ভারত মহাসাগর অন্তর্গত জবদ্বীপে প্রথমে হিন্দু রাজ্য ছিল চোদ্দোশো আটাত্তর খ্রিস্টাব্দে যখন জবদ্বীপে মুসলিম রাজ্য স্থাপিত হয় তখন জবদ্বীপের বাহুরাহু নামক জনৈক ব্রাহ্মণ বহুশত শাস্ত্রগ্রন্থ সাথে নিয়ে আত্মরক্ষার্থে বালিদ্বীপে এসেছিলেন সেই ব্রাহ্মণের নিয়ে আসা মহাভারতের বিশ্বপর্ব অন্তর্গত একখানা গীতা পাওয়া গেছে যাতে মাত্র সত্তরটি শ্লোক ছিল তাই বর্তমানে প্রচারিত গীতা নাকি প্রক্ষিপ্ত এমনটাই বলে থাকছেন অপপ্রচারকারীগণ এই দাবিটি যে সম্পূর্ণ অমূলক চলুন আজকে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হলে জবদ্বীপের ইতিহাসটা একবার জানা প্রয়োজন জবদ্বীপ যার বর্তমান নাম জাভা দ্বীপ যেটি ইন্দোনেশিয়ায় অবস্থিত একটি দ্বীপ বর্তমানে সুন্দা প্রণালী দ্বারা সুমাত্রা ও জাভা দ্বীপ বিভক্ত এবং ভারত মহাসাগর ও জাভা সাগর সংযুক্ত এই জাভা দ্বীপবাসীরা প্রথমে হিন্দুই ছিল মধ্যে অনেকে বৌদ্ধ হয়েছিল এবং চোদ্দোশো আটাত্তর খ্রিস্টাব্দে মুসলিম আক্রমণের পর বহু সংখ্যক হিন্দু মুসলিমও হয়েছিল প্রাথমিক অবস্থায় তারা যখন হিন্দু ছিল তখনও তাদের মহাভারতে সম্পূর্ণ সাতশো শ্লোকযুক্ত গীতা অবশ্যই ছিল তারপর তারা যখন মুসলিম হয় তখন গীতা হতে বিভিন্ন অংশ নিষ্কাশিত হয় মুসলমানদের মতে ঈশ্বরের কোনো মূর্তি নেই কিন্তু ভগবত গীতা বক্তা শ্রীকৃষ্ণ স্বয়ং ঈশ্বর তার ফর্ম রয়েছে তার আকার রয়েছে তিনি নিজেই একথা গীতাতে ঘোষণা করেছেন এবং বিশ্বরূপ দেখিয়েও তা প্রমাণও করেছেন আবার পার্থসারথী মূর্তিতে সকলের দৃষ্টি গোচরও হয়েছেন এক্ষেত্রে মুসলমানদের নিকট গীতার বিভিন্ন অংশ যে বিরক্তিকর হবে তা সন্দেহের আর কি এজন্য তারা গীতার বিভিন্ন অংশ ছেঁটে ফেলতে আরম্ভ করেছিল আর তারপর যখন কোনো ব্রাহ্মণ উক্ত ধর্মগ্রন্থাদি নিয়ে ইন্দোনেশিয়ার জাভাদ্বীপ বালিদ্বীপে পালিয়ে আসেন তখন তার নিকটস্থ গীতাতে কেবল সত্তরটি শ্লোক মাত্রই অবশিষ্ট ছিল কারণ চোদ্দোশো আটাত্তর খ্রিস্টাব্দেরও বহু পূর্ব হতেই সমগ্র ভারতবর্ষে সম্পূর্ণ সাতশো শ্লোকযুক্ত গীতা যা শ্রী চণ্ডীর ন্যায় সপ্তশতীর নামেও প্রচারিত ছিল তার প্রমাণ রামানুজাচার্য ও মাধবাচার্যের গীতাভাষ্য যা কিনা অপপ্রচারকারীদের দেওয়া সময়কাল অর্থাৎ চোদ্দোশো আটাত্তর খ্রিস্টাব্দে তিনশত বছরেরও বহু পূর্বেই লিখিত এখন প্রশ্ন হচ্ছে নাম্বার এক যদি আদি হতেই মহাভারতে গীতা সত্তরটি শ্লোকযুক্ত হতো তাহলে শ্রী রামানুজাচার্য যার সময়কাল হাজার সতেরো থেকে এগারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ তাহলে সাতশত শ্লোকযুক্ত গীতার উপর তিনি ভাষ্য লিখলেন কি করে নাম্বার দুই এছাড়া মাধবাচার্য শ্রী মাধবাচার্য যার সময়কাল বারোশো আটত্রিশ থেকে তেরোশো সতেরো খ্রিস্টাব্দ তিনিও সাতশত শ্লোকময়ী গীতার উপর গীতাভাষ্য ও গীতা তাৎপর্য নির্ণয় নামক দুটি গ্রন্থ লিখে যান হাজার সতেরো থেকে এগারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ অথবা বারোশো আটত্রিশ থেকে তেরোশো সতেরো খ্রিস্টাব্দ সময়কালের মধ্যে যে দুই তিনটি গীতার ভাষ্য রচনা হয়েছিল বা সাতশো শ্লোকের ভাষ্য রচনা হয়েছিল সেটি কখনোই সম্ভব হতো না কিন্তু ভারতবর্ষে এই চোদ্দোশো আটাত্তর খ্রিস্টাব্দের বহু পূর্বেই সাতশো শ্লোকের ভাষ্যযুক্ত ভগবদ্ গীতায় পাওয়া যাচ্ছিল বা পাওয়া যেত তাই প্রিয় দর্শকবৃন্দ তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে চোদ্দশো আটাত্তর খ্রিস্টাব্দেরও বহু পূর্বেই সাতশো শ্লোকযুক্ত গীতা প্রচলিত ছিল ও প্রচারিত ছিল অথচ অপপ্রচারকারীদের উক্ত দাবি অনুসারে চোদ্দশো আটাত্তর খ্রিস্টাব্দে জনৈক ব্রাহ্মণ কর্তৃক প্রাপ্ত ভগবদ্গীতায় নাকি সত্তরটি শ্লোক পাওয়া যায় আর তাই আজকের মহাভারতের গীতায় যে সাতশো শ্লোক দেখা যায় তাহা নাকি সত্তরটির অতিরিক্ত বা ছয়শো তিরিশটি শ্লোক নাকি প্রক্ষিপ্ত চিন্তা করুন কতটা হাস্যকর হ্যাঁ, অতএব জাভাদ্বীপবাসী হিন্দুদের নিকট মহাভারত অন্তর্গত সাতশত শ্লোকযুক্ত যে গীতা ছিল তা চোদ্দশো চুয়াত্তর খ্রিস্টাব্দের পর মুসলমানদের হস্তক্ষেপের ফলে বহু শ্লোক নিষ্কাশিত হয়ে সত্তরটি শ্লোকই মাত্র অবশিষ্ট ছিল অপপ্রচারকারীদের এমন দাবি নিতান্তই হাস্যকর তাহলে প্রিয় দর্শকবৃন্দ আপনারা নিশ্চয়ই এতক্ষণে এও জানতে পেরেছেন যে চোদ্দশো চুয়াত্তর খ্রিস্টাব্দের বহু পূর্বেই ভারতবর্ষে সাতশো শ্লোক বিশিষ্ট ভগবদ গীতার অস্তিত্ব ছিল এবং এর উপর ভাষ্য ও টিকাও ছিল কিন্তু মূর্খ অপপ্রচারকারীরা উল্টো বুঝে পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতাকেই প্রক্ষিপ্ত বলে প্রচার করেছে চিন্তা করুন হাস্যকর বড়ই হাস্যকর আবার দুঃখদায়কও সুতরাং অপপ্রচারকারীদের উক্ত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন রূপে প্রমাণিত হলো তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা এই ভিডিওতে এতক্ষণ ভগবত গীতায় আরোপিত মিথ্যা প্রক্ষিপ্তবাদের খণ্ডন দেখলেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ ভট্টাচার্য লিখিত ভগবত গীতা সম্বন্ধে প্রক্ষিপ্তবাদের প্রতিবাদ নামক একটি প্রবন্ধে উনি আরও সুন্দরভাবে তা উপস্থাপন করেছেন পরমেশ্বরের কৃপা হলে আগামী পর্বের ভিডিওতে তা প্রকাশ করব বলে আশা রেখেছি ভিডিওটির ডিসক্রিপশন বক্সে ভগবত গীতা সম্বন্ধে প্রক্ষিপ্তবাদের প্রতিবাদ এই গ্রন্থটির পিডিএফ লিঙ্ক দেওয়া হলো যাতে আপনারা চাইলে তা ডাউনলোড করেও পড়ে নিতে পারেন সকলে ডাউনলোড করে পড়ুন ও প্রক্ষিপ্তবাদীদের দাবির অমূলকতা দর্শন করুন তো আজ এ পর্যন্তই প্রিয় দর্শকবৃন্দ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে পরের পর্বের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই নমস্কার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ধন্যবাদ সবাইকে